কি খবর তোমাদের কেউ ভালোবাসো না আমি এত সুন্দর করে বন্ধুরা রে তোমরা আমার কালিকা ভালোবাসো না আমারে লাইক দাও না আমারে কালিকে করো আরে আমারে লাইকও দাও না ফলো দাও না আমারে কি ভালোবাসো না ও বন্ধুরা তোমরা আমার কেউ ভালোবাসো না রে বন্ধু বেচারা আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু টাকা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব পাবনাতে ভর্তি করান প্লিজ ওর সব শেষ হয়ে গেছে ওর বউ